এই জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি অন্যতম আল্লাহ রব্বুল আলমিন কোরআনে মাজিদে যেখানে নামাজ কায়েম করার কথা বলেছেন সেখানে জাকাত দেওয়ার কথা বলেছেন তার অর্থ হলো নামাজ যেভাবে ফরজ জাকাতও সেভাবে ফরজ জাকাত হলো এবাদতে বাদনি আমাদের শারীরিক এবাদত আর জাকাত হচ্ছে আমাদের আর্থিক এবাদত শারীরিক যেভাবে আল্লাহর আনুগত্য প্রকাশ করার জন্য এবাদত করতে হয় নামাজ পড়তে হয় নকল করতে হয় কোরআন তেলাওয়াত করতে হয় প্রতিটি মুসলিম পরিবারে ঘরে ঘরে কোরআন খতম চলছে অনুরূপভাবে আর্থিক এবাদত ফরজ বিধান জাকাত এই জাকাত যারা সম্পদের মালিক সম্পদশালী ব্যক্তি তাদের উপর এই জাকাত ফরজ করা হয়েছে আর কেউ যদি জাকাত না দেয় ধন দৌলত টাকা পয়সা স্বর্ণ চাঁদি বিভিন্ন উপায়ে পুঞ্জীবিত করে গরিব মিসকিনকে যারা মাহরুম করতে চায় আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله যারা স্বর্ণ চাঁদি পুঞ্জীবিত করে আল্লাহর রাস্তায় যারা খরচ করে না আল্লাহ পাক বলছেন হে নবী আপনি তাদেরকে কঠিন শাস্ত্রের সুসংবাদ দিয়ে দেন يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون আল্লাহ রব্বুল আলমিন বলছেন সেদিনকে স্মরণ করো যেদিন লোহার পাতকে গরম করে তোমাদের ললাটে তোমাদের পার্শ্বে তোমাদের পৃষ্ঠদেশে আগুনের জাহান্নামের আগুন দুনিয়ার কোনো আগুন নয় জাহান্নামের আগুনের তোমাদেরকে সেক দেওয়া হবে সেদিনকে তোমরা স্মরণ করো এবং তোমাদেরকে বলা হবে এটাই তা যা তোমরা তোমরা নিজেদের জন্য পুঞ্জীবিত করেছিলে তোমাদের টাকা পয়সা গরিব মিসকিনকে দাও নাই আজ তোমরা সেই স্বাদ তোমরা গ্রহণ করো হাদিস শরীফে আমার নবীজি সাল আলী ওসাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে যে সমস্ত সম্পদ থেকে জাকাত দেওয়া হয়নি ওই সমস্ত সম্পদকে আল্লাহ রব্বুল আলমিন মাতা টাক বিশিষ্ট দুটি তিল বর্ণের বিষাক্তদর সাপ তার সম্পদকে সাপ বানিয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে আর ওই সাপ তার চেহারার মধ্যে দংশন করতে থাকবে এবং সেই সাপ উচ্চারণ করে বিকট আওয়াজ দিয়ে বলবে জাহান্নামের আজকের আমি সাপ তোমার দুনিয়ার রাখা চাকাত না দেয়া সেই সম্পদ আওয়াজ দিয়ে বলুন না আজকে মানুষের টাকা পয়সা আমাদের যেগুলো প্রয়োজনের অতিরিক্ত আমাদের নিত্য প্রয়োজনের অতিরিক্ত যেসব সম্পদ তাকে এগুলো যদি নেশার পরিমাণ হয় যেমন আমাদের টাকার যে ঘর বাড়ি ইনকামের যে গাড়ি এগুলো কিন্তু আমাদের প্রয়োজনীয় এবং বই পুস্তক আপনার ব্যবহারীয় জিনিস গাড়ি যেগুলোতে আপনি চলাফেরা করেন এগুলো আপনার প্রয়োজনীয় জিনিস এগুলো ব্যতীত যে সমস্ত সম্পদ আপনি আলাদা করে জমা করে রেখেছেন বর্তমানে আমাদের প্রয়োজনের বাহিরে যে সমস্ত টাকা আমরা রাখার এখন আধুনিক যুগে অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে ঠিক কিনা বলেন আমি যদি বলি আপনাদের কাছে এভাবে বিনিময়যোগ্য বৈদেশিক মুদ্রা থাকতে পারে ট্রাভেলার্স চেক থাকতে পারে ব্যাংক চেক থাকতে পারে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে pay order postal order money order share company share ডিউ লিটার সঞ্চয়পত্র সিকিউরিটি মানি জামানত প্রাইজ বন্ড টর্জারি বন্ড বিমা কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট থেকে শুরু করে মেয়াদি সঞ্চয় কিস্তিতে জমা FDR fixed deposit postal savings বিশেষ সঞ্চয় অনুরূপভাবে পেনশন অফিসিয়াল প্রাইভেট ফান্ড স্বেচ্ছা প্রাইভেট ফান্ড এবং বিডিডেন্ট ব্যবসাপন্ন মূল্যবান শোপিস বা মূল্যবান পাথর যেমন নাকি হীরা জহরত মণিমুক্তা ব্যবসায়িক পণ্য হর্টিকালচার বীজ উৎপাদন খামার গরুর কামার ছাগলের কামার বীজ উৎপাদনের কামার মৎস্য খামার থেকে শুরু করে চা বাগান থেকে শুরু করে যত প্রকারের ব্যবসায়ী আপনাদের কাছে পণ্য রয়েছে সবগুলোকে আপনারা হিসাব করতে হবে সাত সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে সাত তোলা স্বর্ণর দাম বর্তমান সাড়ে তিন লাখ টাকা হতে পারে অনুরূপ বয়ান্ন তোলা বয়ান্ন ভরি চাঁদির পরিমাণ টাকা যদি কারোর কাছে অতিরিক্ত জমা থাকে কি তাকে অতিরিক্ত যেন থাকে ইসলাম মুসলমানকে সুযোগ দিয়েছে যে তোমরা টাকা সঞ্চয় করো কারণ টাকা সঞ্চয় থাকলে বিপদে কি আসে কাজে আসে কিন্তু আল্লাহর ওলিরা নবীরা তাদের কাছে কোনো টাকা সঞ্চয় ছিল না হাদিসের ভিতরে আসছে ইন্নামালাম বিয়া লাম ইউয়ারিসু দিনার ওয়ালা নবী রাসুলরা তারা কখনো টাকা পয়সা তাদের উত্তর সুবিধার জন্য রেখে যায় নাই তারা রেখে গিয়েছে জ্ঞান এলেন কোরআন হাদিস আসমানি ও মতের জন্য রেখে গিয়েছেন এগুলো হচ্ছে সবচেয়ে বড় দামি জিনিস টাকা পয়সা ইসলাম নিষেধ করনি কেউ যদি টাকা পয়সা সঞ্চয় না করে ভালো আসলো পরিবারের জন্য খরচ করলো সাথে সাথে দান করে দিল এটা সবচেয়ে উত্তম উপায় কিন্তু মানুষকে টাকা সঞ্চয় করতে ইসলাম কি করে নাই নিষেধ করে নাই কিন্তু ইসলাম বলে কোরআন হাদিস বলে তুমি তোমার প্রয়োজনের অতিরিক্ত যদি তুমি টাকা রাখো সঞ্চয় করো যে কোনো উপায়ে হোক তাহলে তোমার ওই টাকার চল্লিশ ভাগের এক ভাগ দুই দশমিক পাঁচ আপনাকে জাকাত দিতে হবে আপনার কাছে সারা সাত করে স্বর্ণ আর কিছু নেই তাহলে আপনার নেশাব হবে স্বর্ণ হিসাবে আপনাকে ওই স্বর্ণের চল্লিশ ভাগের এক ভাগ যত টাকা আছে সেই পরিমাণ গরিব মিসকিনকে তিনকে আপনাকে দিতে হবে জাকাত হিসাবে আপনার যদি টাকা থাকে ব্যবসায়িক আপনার দোকানে ব্যবসায়িক যে জিনিসপত্র আছে কেউ যদি পলটের ব্যবসা করে কেউ যদি আপনার ফ্ল্যাট ব্যবসা করে এগুলোর উপর কিন্তু জাকাত আসবে কেউ থাকার জন্য গড় করছে জাকাত আসবে না কারো একটা বিল্ডিং আছে ওইটা দিয়ে ইনকাম হয় ঘরের উপরে জাকাত হবে না ইনকামের উপরে অতিরিক্ত টাকা হলে জাকাত আসবে কিন্তু কেউ যদি ফ্ল্যাট বিক্রি করে ফ্ল্যাট ব্যবসা করে ফলট ব্যবসা করে তার উপরে কিন্তু ওই ফলট আর ফ্ল্যাটের মধ্যে তার জাকাত আসবে কারণ সেগুলো ব্যবসায়িক পণ্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে যেমন একজন মানুষ তার চলাফেরার গাড়ি আছে অনেক দামি এক কোটি টাকার গাড়ি জাকাত আসবে না কিন্তু সেই পাঁচ লাখ টাকার গাড়ির ব্যবসা করে তার কাছে অনেকগুলো গাড়ি আছে বিক্রি করার জন্য ব্যবসায়িক পণ্য এগুলো পাঁচ লক্ষ টাকা হোক আর পাঁচ হাজার টাকা হোক এগুলোর উপরে জাকাত আসবে কারণ এগুলো ব্যবসায়িক পণ্য এই জন্য আমাদের প্রয়োজনের জিনিসের উপরে কি আসবে না জাকাত আসবে না আরো স্পষ্ট হবেন একজন আরবি সেই প্রাইভেট কার নিয়ে জাকাতের জন্য আসছে তাকে জাকাত দিল এক বাঙ্গালি বলল আরে তার প্রাইভেট গাড়ি আছে তাকে জাকাত দিচ্ছেন ভাই প্রাইভেট গাড়ি তো তার প্রয়োজনের প্রয়োজনের জিনিস এটার উপর তো জাকাত আসবে না জাকাতের হিসাব নিজের প্রয়োজনীয় জিনিস দিয়ে হবে না জাকাতের হিসাব হবে প্রয়োজনের অতিরিক্ত আমাদের সম্পদের উপর এই জন্য কারো যদি স্বর্ণ থাকে স্বর্ণের হিসাব স্বর্ণ ছাড়া টাকা পয়সা আপনার অন্যান্য প্রয়োজনের অতিরিক্ত যেগুলো আপনারা সঞ্চয় করে রেখেছেন এগুলোর নিসাব হবে আপনার চাঁদির হিসাব উদাহরণস্বরূপ যদি আমি বলি এক বড়ি চাঁদির যদি মূল্য এক হাজার টাকা ধরেন তাহলে বয়ান্ন ভরি চাঁদির দাম আসবে আপনার বয়ান্ন হাজার টাকা তাহলে বয়ান্ন হাজার টাকা যদি কারো কাছে সঞ্চয় থাকে অতিরিক্ত প্রয়োজনের বাহিরে তার উপরে জাকাত আসবে চল্লিশ ভাগের এক ভাগ তাকে জাকাত দিতে হবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আল্লাহ রব্বুল আলমিন সকলকে গরিব দুঃখী মানুষের দুঃখ সকলকে বুঝবার তৌফিক দান করুন কত মানুষ আছে রমজানে এক বেলা খেয়ে থাকে এক বেলা সেহেরি খেয়ে অল্প কিছু সেহেরি খেয়ে সামান্য গিয়ে দিয়ে বাদ করছে ব্যবসায়ী দশ সব আজকে বন্ধ এই মুহূর্তের ভিতরে আমি মনে করি যারা জাকাত দিতে পারবে যারা দান করতে পারবে তাদের দান এক তো রমজান দ্বিতীয়ত অভাব এই দুর্যোগ সময়ে আল্লাহ পাক তাদের এই দানকে অন্যান্য দিনের সে হাজার হাজার গুণে আল্লাহ রব্বুল আলমেন তাদের আমল নামায় লিখে দিবেন আওয়াজ দিয়ে বলুন